বিপু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহিম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পৌরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মায়া ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বিপু ভাইয়ের আগমন শুভেচ্ছা পাই ঘরে থাকার সময় নাই ডাক দিয়েছেন মায়া সাংস্কৃতিক জুড়ের পক্ষ থেকে